কিভাবে ওয়ার্ড মনে রাখা যায় how to memorize a word হ্যাঁ কিভাবে আমি শামীম হাসান নাহিম হৃদয় রাজধানী থেকে জানাচ্ছি সাধুবাদ দেখেন ওয়ার্ড মনে রাখা একটা পদ্ধতি রয়েছে যদি আমরা শুধুমাত্র ওয়ার্ড মুখস্থ করি যেরকম ধরেন আম আম আম মানে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম আমের মেলা দাম হুম ভুলে যাবেন আপনি হ্যাঁ একটা শিখবেন একটা ভুলে যাবেন ভুলে যাবেন এজন্য ওয়ার্ড কখনো শুধুমাত্র বাংলা ধরে ধরে মুখস্থ করলে হবে না কিভাবে করব তাহলে হ্যাঁ দুইটা পদ্ধতি বলবো সুন্দর পদ্ধতি আপনার ভালো লাগবে সেটা কি ওয়ার্ডগুলো আমি যেটা শিখলাম নতুন একটা ওয়ার্ড নতুন একটা ওয়ার্ড যেমন সিএসটা আহ আমি সিএসটা মানে কি দুপুরে ঘুম আহ দুপুরে ঘুম হ্যাঁ দুপুরে ভাত খাওয়ার পর একটু ঘুম ঘুম আসে না এই ট্রপিক্যাল কান্ট্রিজগুলোতে তাকে বলে সিএসটা ন্যাপ আফটার লাঞ্চ তাহলে আপনি বলছেন আসিয়েস্ট মানে দুপুরে ঘুম সেস্ট মানে দুপুরের হ্যাঁ দুপুরের ঘুম বলে বলতে বলতে নিজেই ঘুমিয়ে গেলাম তাই না হ্যাঁ এই সিএসটা দিয়ে আমাকে বাক্য তৈরি করতে হবে হ্যাঁ পদ্ধতি নাম্বার ওয়ান সিএসটা দিয়ে আমাকে বাক্য তৈরি করতে হবে with the help of dictionary or of I mean I can ask teacher siesta দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে সিএসটি তো নাউন তাই না সিএসটা তাহলে আই টুক আ সিএসটা হ্যাঁ মানে আমি দুপুরে একটু ঘুমিয়েছিলাম এই আই টুক টেক টেক থেকে টুক আই টুক আ সিএসটা এই সিএসটা ওয়ার্ডটা আমাকে বারে বারে বলতে হবে I usually do not take a siesta but today I was tired and took a siesta বারে বারে বলছি দেখেন বাক্যের মধ্যে বারে বারে বলতে হবে বাক্যের মধ্যে বারে বারে বলতে হবে হ্যাঁ হ্যাঁ একটা শব্দ হচ্ছে ইটের মতো আমি যদি শুধু ইট থাকে আমি বাড়ি বানাতে পারবো না সিমেন্ট লাগবে জমি লাগবে আমাকে বাড়ি উঠাতে হবে তাই না আঠার মতো সিমেন্টগুলো ধরে রাখবে ইটগুলোকে ঠিক একইভাবে টেকনিকগুলো করতে হবে অর্থাৎ বাক্য তৈরি করতে হবে বাক্য হচ্ছে এখানে আঠার মতো অর্থাৎ গ্রামার সেটা দিয়ে আমি কি করব ওয়ার্ডটাকে ধরে রাখবো না হলে ওয়ার্ডটা বিচ্ছিন্ন ভেঙে যাবে এবং আপনি ভুলে যাবেন আপনার সন্তান আপনার কাছে একটি স্বপ্ন একটি প্রজন্ম একটি বাংলাদেশ হ্যাঁ দেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে BOSS Bangladesh Online School. We shape future. For admission, please call or SMS to 0162 000 4200. I took a siesta. Usually I don't take a siesta, but today I was very tired and I took a siesta. Right. And after uh, the siesta, I could not understand whether it was evening or morning. Right. অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে মানে সিএসটা পরে আমি বুঝতে পারি না এটা দিন মানুষ বেকুব হয়ে যায় আমরা এটা সকাল না বিকাল বোঝা যায় না দুপুর দুপুরে ঘুম থেকে ওঠার পরে আচ্ছা এই সিএসটা ওয়ার্ড আমি যখন বারে বারে বলবো তখন মাথার মধ্যে এটা গেথে যাবে আপনি ভুলবেন না বারে বারে বলতে হবে তাহলে আমার ফ্লুয়েন্সি আসবে আমার ওয়ার্ড মনে রাখবে অনেক উপকার হবে I take a siesta I usually do not take a siesta but today I took a siesta because I was very tired এই যে আপনি বারে বারে বলছেন আচ্ছা টেকনিকগুলো করে কথা বলতে হবে টেকনিক ছাড়া একটা কাজ হয় না অনেক পরিশ্রম করলে হয় না প্ল্যান্ড পরিশ্রম অর্থাৎ পরিকল্পনা করে পরিশ্রম করতে হয় আচ্ছা তাহলে দেখবেন শর্টকাট ওয়ে রয়েছে অনেক আরেকটা পদ্ধতি কি সেটা কি ওয়াল রাইটিং আমি দেয়ালে পেন্সিল দিয়ে অথবা কাগজ লিখে পেস্ট করে দিতে পারি দেয়ালে যেটা শিখলাম সেটা লিখে রাখলাম আমরা তো আয়নার সবাই দেখি তাই না আয়নার পাশে লিখে রাখি আয়নার কাছে সবার চোখ চলে যায় তাই না সবার চোখ টানে আচ্ছা আমি ওখানে লিখে রাখতে পারি সিএসটা মানে দুপুরের ঘুম I took a siesta I ঠাই I usually take a siesta I usually do not take a siesta সাধারণত আমি দুপুরে ঘুমাই না আমি একটা এক্সাম্পল দিয়ে লিখে রাখলাম সিএসটা মানে দুপুরে ঘুম নাউন আই টাইক আর সিএসটা এবার আমি আয়না দেখছি আর দেখলাম দেখবেন অটোম্যাটিকলি আপনি শিখে যাচ্ছেন অটোম্যাটিকলি ন্যাচুরালি খাই যেটা শিখছেন আপনি ওয়ালে ওয়াল লিখলে অবশ্য ওয়াল নষ্ট হতে পারে আপনি আপনি কি করতে পারেন কাগজে লিখে যেটা আমি করতাম আমি জীবন থেকে কথা বলছি একেবারে আমার অনেক উপকার হয়েছে এরকম ওয়ালে লিখে ওয়ালে লিখে মানে হচ্ছে কাগজে লিখে অনেক উপকার হয়েছে প্রথম প্রথম অবশ্য আমি ওইটা মানতাম না আমি পেন্সিল দিয়ে দেয়ালে লিখে রাখতাম দেয়াল সৌন্দর্য নষ্ট হতো কিন্তু আমি আনন্দ পেতাম পরে চিন্তা করলাম না দেয়াল নষ্ট করা যাবে না আপনি এইভাবে লিখে রাখতে পারেন যেখানে আপনার দৃষ্টি যায় সেখানে লিখে রাখলেন দেখবেন আপনি ন্যাচুরালি সুন্দর সুন্দর ইংরেজি শিখে ফেলছেন আর অবশ্যই ইংরেজি ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হবে অনেক ধন্যবাদ আমি শামীম হাসান নাহিদ